ശതമാനവും ഗർഭിണികൾ തൊണ്ണൂറ്റി ഒമ്പത് ശതമാനവും ഇതുവരെ കുത്തിവയ്പ് എടുത്തിട്ടുണ്ട് നിങ്ങളുടെ ഗർഭകാലത്ത് കോവിഡ് വാക്സിൻ എടുക്കണമെന്ന് ഞാൻ എല്ലാ ഗർഭിണികളോടും അഭ്യർത്ഥിക്കുന്നു കാരണം നിങ്ങളുടെ കുഞ്ഞിന് ആന്റിബോഡികൾ നൽകുന്നത് നിങ്ങളുടെ പ്രതിരോധ കുത്തിവയ്പ് চলো কোন দিক যাবো বলো അത്യാവശ്യം এই রাস্তাতে ঘুরে ওই দিক দিয়ে চলে আসবো চলো আরে জোরে হাঁটলে ভিডিও হবে না অবশ্যই হবে কেটে যাবে সবই হবে ভিডিও বলে যাবে আচ্ছা এর ভিতরে যাওয়াই যাবে না যে না না আগের বার যাওয়ার অ্যালাউড দিয়েছিল এখন তো ওরা দিচ্ছে না কাকও বসতে দিচ্ছে নাকি সেদিন এসেছিলাম অল্প একটু বৃষ্টি হয়েছিল কিন্তু এখান থেকে পিস পিস করে বৃষ্টি হতেই আছে তবে আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে ঘুরছি হ্যাঁ তাই কিনা বল আপাতত মেলোডের মতন তো বৃষ্টি হচ্ছে না না সেটা বলতে পারো দিয়ে মেঘ আর তো পারি হ্যাঁ ग्रीन हाउस हाँ चालू को तो चक्र लास्ट का अकबर अले बसोड़ा लिखा कर তুলে দেবে একটা তোমার ছবি ছবি তুলে দেবে দিতে বললে अकबर अले তুমি তুলে দেবে হ্যাঁ? হ্যাঁ? তুমি তুলে দাও আমি ওদেরকে বলছি আমাদের জন্য তুলে দিই